কোয়াটার কোয়াটার কোয়ার্টার আদালতের কাজ শুরু করা হোক তা আজকে কি আদালতে কারো ডিভোর্স কেস লড়া হবে নাকি বস্তির রানী ছুরিয়া আর আমগো গ্রামের চাস্ত ভাইয়ের রানী সাদিয়া আর এইদিকে আছে হইতাছে আমগর গ্রামের খালাতো ভাইয়ের কেরাস Jannat gaming hey guys what's up আচ্ছা ঠিক আছে গ্রামের তো কেরাস জান্নাত গেমিং তোমার অভিযোগটা কি তাড়াতাড়ি বলো আরে জজ সাহেব ওই দুই টাকার মাইয়া কি অভিযোগ দিব ওর সব কুকর্মের কথা আমি জানি আমি কইতাছি ও কত বড় সাহস আমারে বলে দুই টাকার মাইয়া বেয়াদব স্যারা তোর মুখে আমি মুইতা দিমু আচ্ছা ঠিক আছে জান্নাত তোমার অভিযোগটা পরে শুনতাছি গ্রামের চাষতে ভাইদের রাইতের সম্পদ সাদিয়া গেমিং তুমি কেন জান্নাত গেমিং এর নামে থানায় কেস করলা Jannat gaming Jannat gaming Jannat gaming I hate Jannat gaming but Jannat gaming likes controversy with me. I can't avoid. বস্তির রানী সুরিয়া ও সরি সাদিয়া আর কি কি করছে এই মাইয়া করতে করতে ভুলেই গেছে যে সে কি বলতেছে আসলে বামুন হয়ে আকাশের ধরার চেষ্টা দুই লাখ গ্রুপ ছেলে ভাঙিয়ে হাজার টাকা দিয়ে ফোন কেনা বাচ্চাকে ক্রিমিনাল দেওয়ার কথা বলে মিথ্যা নাটক মিথ্যা কথা বলে ফ্যামিলিকে নিয়ে বিজনেস ইউটিউব ছেড়ে দিচ্ছে বলে আবার ব্যাক আরো যে কত কিছু দেখবো ভাই কি আমি যদি আমি যদি ঠিকঠাক বলো না আমি না তোমাদের কিন্তু খবরে আছে দেখো যতই ভাবে যে আমি ভালো হয়ে যাব কিছু আজেরা টিকটকার এন্ড মানুষ আমাকে ভালো হতে দেয় না ওয়েট এখন তোমরা অনেকে বলবা যে আপু এখানে তুমি টিকটকার আলাদা ভাবে কেন বললা কারণ মানুষ এবং টিকটকার দুটো আলাদা গ্রহের প্রাণী কি বিশ্বাস হলো না আমিও বিশ্বাস করতাম না বাট বাট বাট যখন আমি দেখলাম এরা সারা দিন টিকটকে নেচে দরকার বিশ্বাস করেন রাসেল ভাই এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না মানে কি লজিক রে বাবা তুই তো বোন চ্যাল চালাইয়া ভেস্তে যাবি আমাদের ex gaming oops ex Jannat gaming ex সাদিয়াকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করতে গিয়ে নিজে পার্টনার প্রোগ্রাম থেকে লাভ থেকে যায় আমি হয়তো এরপরে আর কতদিন কোনো ভিডিও আপলোড করব না আর আমার বাবা দত্ত অ্যাকচুয়ালি অনলাইন প্ল্যাটফর্মে আমি কোনোদিন অহংকার করি নাই হ্যাঁ হয়তো অনেক আমার জন্য অনেক কষ্ট পাইছো তোমরা আমার ক্ষমা করে দিও কিন্তু সোনা আমার খুব কষ্ট যে বলো